আমরা বরাবরের মতো আজও একইভাবে ঝাঁকি জান নিয়ে মাছ ধরার জন্য সাগরের দিকে রওনা হলাম সবাই সাথেই থাকবেন কিন্তু দুঃখের বিষয় এখানে পচার পরে আমরা দেখতে পেলাম সবগুলো টলার সাগরের কিনারায় বাধা রাখা হয়েছে এখানে জাল দিয়ে মাছ ধরার মতো কোনো উপায় আমরা খুঁজে পেলাম না বাধ্য হয়ে আমাদের অন্য জায়গায় মাছ ধরার জন্য পথ বেছে নিতে হলো Thank you.